কি বন্ধুরা এত মধুর সুরে ডাক্তার কেন তোমরা আমাকে দেখে মনে হয় ফিদা হয়ে গেছো এত সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই এত সুন্দর মাইয়া আমি দেখি নাই তো আগে তো কি অবস্থা ভাই ব্রাদার কি অবস্থা সবার আমি অসুস্থ থাকাই অনেকদিন পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে রোস্ট করতে ক্রিম আপাকে নিয়ে আজকে হ্যালো আপনার বিবাহ আমার হবে বিয়ে করতে চাই এটা আবার কেমন কথা এইটা আবার কেমন কথা আপনি বুঝেন না না বোঝার কি আছে আপনি খুকানা যদি কোনো কারণে মোশারফ ভাইরে অপছন্দ হয় তাহলে আমি রাজি আছি আমি বিয়া করবো কিরিম আপারে বিয়ে করে বক খাইবে কি সে চিন্তা করেছো কোনদিন করছি তো ক্রিম আপারে বিয়া কইরা প্রতিদিন শুধু ক্রিম খাওয়াবো আসেন আপনাদেরও ক্রিম খাওয়াই আমি খাবো না জোর করে খাওয়াবেন হ্যাঁ। কাছে কিংবা দূরে ঘরে কিংবা বাহিরে ভাইজানেরা সবসময় আমার কথার উপরে নির্ভরশীল হবেন না আমি ভালো বলছি তাই বলে কি আপনার হবু বইয়ের খোঁজ খবর নেবেন না বউ দেখতে কেমন এমন এখন একটা বাংলা গান কমো কি ভাতিজা করবে বিয়া সারা গ্রামের পোলাপান পাগল এই মেয়ের বিয়ে তো করেন বিয়া বিয়া কইরা দেশ থেকে কমান আইবুড়ো মেয়ের সংখ্যার হা বিয়ের পর দেখবেন শুধু ক্রিম ব্যস্ত আছে করবে না আর সংসার এইভাবে সংসার চলে না যাও বাপের বাড়ি চলে যাও কি আম কাঁঠাল খাও তো আপনাদের একটু হাসাতে এতটুকু খেয়ে পেটটাকে বাঁচাতে করতে হয় কতই না কষ্ট এই প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় নজর রাখছে ঘটে গেল বিশাল এক ঘটনা কি ঘটনা কি আমার খুললে কাউ আপনি যদি একজন প্রিয় বাঙালি হয়ে থাকেন আপনি যদি হিরো আলমের প্রতিটা গান শুনে থাকেন যদি আপনি পরিমণির লঙ্গি ড্যান্স দেখে থাকেন তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি টিকটক থেকে ক্রিম আপার মুখে একবার হলে ও এই পাপি পাপি গানটা শুনেছেন আমি শুনি নাই অনেকে শুনছে পাপি পাপি পাপি চুলো পাপি ডিঙ্গামি ডিঙ্গামি এই ছাগল কি বলে এই ছাগল এইগুলা বলতাছে পাপি গাছের নিচে একা একা বসে আছি কে তুমি হচ্ছে একজন টিকটকার তার মাথার স্ক্রুপ সামান্য একটু ঢিলা আচ্ছা। তিন ক্রিম স্পেশালিস্ট নাম তার শারমিন শিলা তা হয়েছেটা কি শুনি তেরি তেরি বিন্দি লেজা লেজা ভাই আপনারা সারা জীবন ধরে হিরো আলমকেই বলে গেলেন আপনারা তার গানের কোনো ভাষাই বোঝেন না না ভাই বিশ্বাস করে আজ অব্দি হিরো আলমের প্রতিটা গানের একটু হলেও তার গানের লিরিক কিন্তু এই ক্রিম আপার গানের লিরিক অবস্থা কি বিন্দিয়া চুমকে চুরি খানকে লাঙ্গু মারে লাশকে হারে আম গায়ে তোমারে গানটা মাশাআল্লাহ ভালো গায় এমন গান গাইলে আর সেটা যদি গানের অরিজিনাল সিঙ্গার তাহলে গান তার নারী হেডা দিয়া বইয়া দেবে কিটা তোর না হেডা বুক করছে হায় মন তোমায় কাছে আসলে ও কি চায় সে আসলে চায় সোশ্যাল মিডিয়াতে যেন তাদের মতো পাবলিক দিয়ে আবারও ভরে যায় কপাল যদি আমি না ফাটাইছি বুঝছেন আরো চাই তারা নয়সয় করে আমাদের বোঝাতে ভুগো বোন আমরা হলো জাতির রোস্টার আমাদের বুঝাইতে আসেন না আমরা কি পাগল এই পাগলা চুপ থাক চুপ করবো কি জন্য একটা আলোচনা চলতেছে ভাত খাইয়া মোটা হইছো মানুষে খোটা দেয় আফসোস আমাগো কেউ খোঁড়া দেয় না কারণ আমরা মোটাই হইতে পারলাম না তোমার কতবার কইছি মোটা হওয়ার জন্য কি আপনি মোটা হমু না দিন দিন হাতের রগগুলো শুকাইয়া যাইতাছে তোর হাতের ঘড়ি কো কি ঘড়ি ও ঘড়িটা নষ্ট হয়ে গেছে আপনি কি আমারে ডরাইছেন ডরামু কেন হ্যাঁ আমি কি ভয় পাওয়ার ছেলে ভয় পাওয়া মানে মরে যাওয়া আর খাবো না তুমি আজকে গরিব বলে ফুচকা খাইতে পারি না গরিবদের জন্য আমাদের আছে ইকোনমি ফুচকা সব মাইয়া মানুষের খাবার আমি খাই না খাবি না মনে করছো ডায়রিয়া হইব জামাইকে জাতি দেখতে চায় ভাই টিকটকে আমার জামাইরে যদি দেখাই সবার আগে তোর বউটা পাগল হইব ও তাই নাকি তা বোন আমার তো কোনো বউ নেই তাই তোমার জামাইকে দেখানোর কোনো দরকার বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না এমন মজার মজার ভিডিও পেতে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে